আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ শাহিদ উখিয়ায় প্রাথমিক শিক্ষকদের বিষয়ভিত্তিক দক্ষতা অর্জন বিষয়ক দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ শেষ হয়েছে উপজেলা শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় রিসোর্স সেন্টারে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ইন্সপেক্টর অশোক কুমার আচার্য কর্মশালায় Cox's Bazar PTI super Ashin Kumar Mridha resource person হিসেবে অমৃত কুমার বড়ুয়া ও মোশারফ হোসেন উপস্থিত ছিলেন কর্মশালায় ইংরেজি বিষয়ে শ্রেণীকক্ষে পাঠদান সৃজনশীল পদ্ধতিতে প্রশ্নপত্র তৈরি উত্তরপত্রের মূল্যায়ন বিষয়ে ধারণা দেওয়া হয়েছে এতে তিরিশ জন শিক্ষক অংশগ্রহণ করেন নতুন শিক্ষাক্রম দুই বিস্তরণ বিষয়ক ইনহাউস প্রশিক্ষণ দুই আজ চকরিয়া উপজেলার ডুলাহাজারা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন ডুলাহাজারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত রহিম উদ্দিন ডুলাহাজারা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত প্রশিক্ষণে বিদ্যালয়ের ৩৫ জন শিক্ষক অংশ নিয়েছেন প্রশিক্ষণে নতুন কারিকুলাম অনুযায়ী শ্রেণীতে পাঠদান পাঠে সকল ছাত্রছাত্রীর অংশগ্রহণ নিশ্চিত করুন পিছিয়ে পড়া শিক্ষার্থীদের বিশেষ পাঠদানের মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্য ও পারদর্শিতা অর্জন কৌশল বিষয়ে অংশগ্রহণকারীদের মাঝে ধারণা দেওয়া হয়েছে কক্সবাজার সদর উপজেলার ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে নতুন শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ে ইনহাউস প্রশিক্ষণ আজ অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সেলিম উদ্দিন উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি অনুপ বড়ুয়া অনু বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুশিদুল জান্নাত সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন সহ সংশ্লিষ্ট মাস্টার ট্রেনারবৃন্দ বিদ্যালয়ের কবি মোহাম্মদ নুরুল হুদা গ্রন্থাগারে আয়োজিত এই প্রশিক্ষণে নতুন কারিকুলামে শিক্ষার্থী মূল্যায়নের নানা দিক নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয় এতে বিদ্যালয়ের কর্মরত শিক্ষকরা অংশ নেন টেকনাফ উপজেলা সদর ইউনিয়নের এক নং ওয়ার্ডে তিনটি প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে আজ দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন এ সময় উপজেলা সহকারী প্রকৌশলী আলাউদ্দিন ইউপি সদস্য প্রকল্পের ঠিকাদার সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন এক কোটি সাতাশ লাখ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি প্রকল্পগুলো বাস্তবায়ন করছে প্রকল্পের মধ্যে রয়েছে একটি ব্রিজ একটি মসজিদের বাউন্ডারি দেয়াল ও তিন কিলোমিটার সড়কে ব্রিক্সোলিং প্রকল্পের কাজ শেষ হলে ওই এলাকার প্রায় দশ হাজার অধিবাসীর জীবন মানে ইতিবাচক সুফল বয়ে আনবে বলে মনে করেন এলাকাবাসী মহেশখালীতে সিএনজি চালিত অটোরিকশা লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা এতে ওই অটোরিকশার এক যাত্রী গুলিবিদ্ধ হয়েছেন গতকাল রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটেছে গুলিবিদ্ধ যাত্রী আজিজুল হককে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান যাত্রী নিয়ে সিএনজি চালিত অটোরিকশাটি উত্তর নলবিলা মাতারবাড়ি সড়কের ধারাখালের পূর্ব দিকে পৌঁছালে দুর্বৃত্তরা পেছন থেকে ধাওয়া করে কিন্তু অটোরিকশাটি থামাতে না পেরে গুলি ছোড়ে এ সময় অটোরিকশার যাত্রী আজিজুল হক গুলিবিদ্ধ হন খবর পেয়ে ঘটনাস্থলে যান মাথারবাড়ি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক হাসান মাহমুদ তিনি বলেন এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা চলছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কক্সবাজার শহরের ডক্টরস চেম্বার ও জেনারেল হাসপাতালের অন্যতম উদ্যোক্তা মোহাম্মদ মুহিবুল্লাহ আর নেই ইন্নালিল্লাহি ওয়াইনিল্লাহি রাজিউন গতকাল দিবাগত রাত সাড়ে তিনটায় ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার বয়স হয়েছিল চৌষট্টি বছর মৃত্যুকালে তিনি এক কন্যা দুই পুত্র স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন আজ বাদ আসর কক্সবাজার শহরে এবং আগামীকাল মহেশখালীর নিচ গ্রামে দুই দফা জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্র জানায় বিশ ফেব্রুয়ারি তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে কক্সবাজার শহরের একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বাতাস উত্তর উত্তর পশ্চিম দিক হতে ঘন্টায় সাত থেকে চোদ্দ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দমকাসহ উত্তর উত্তর পূর্ব দিক হতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা